তোমাকে না পালে জানোই মরি যামই জাপে দিম গই জানালোই তা ও কোমলিয়া মনে জানানো বুঝে কো নুরুবা তুমি আতর নুরুবা তুমি আতর এই পগলা পগলা লাগে মন তোমাকে এনে দেখিলে পাবলে বিচারু মই পায় তোমাকে কাষৰতে অহা বুকুরে বুকুৰে মাজলে অহা বুকুরে বুকুৰে মাজলে ৰঙা গোলাপ কৰি যেন তুমি হরিণী নয়না চকু কথা বলে মন যায় জানা হিয়া খুলে নুয়ারো নুয়ারো কথা বলে ল'ব আহিছে নামি জানা বুকুৰে প্লাবন এ পগলা পগলা লাগে মন তোমাকে নেদেখিলে পাবলে বিজারো মই তোমাকে কাষৰত অহা না বুকুৰে মাজলে তোমাকে লৈ মোৰ সৰগী সপোন সমুখ তোমাক পালে নালাগে দাপোন বিচিকি আহি তোমাৰ ফাগুন ফাগুন তোমাকেই দেখা পালে পখিলাৰ নাচোন গোলপীয়া দোগানতে দিলে ৰচুমা কাৰো তোমাকে রে দেখিলে পাবলে বিচার মই তোমাকে কাষৰতে ঐ আহাৰ বুকুৰে মাজলে